one bit, one bit. जगद मिश ধান খেত সুন্দর ধান খেত সুন্দর ধান খেত সুন্দর ধান খেত দূরর দেখ ভাসি আসুছি চাষী ভাইর গীত চাষী ভাইর গীত হ্যাঁ, চাষী ভাইর গীত চাষী ভাইর গীত ବାର ମାସରେ ତେର ପରବ ଆମରି ଓଡ଼ିଶାରେ ବାର ମାସରେ ତେର ପରବ ଆମରି ଓଡ଼ିଶାରେ রথ যাতরা দোল যাতরা লাগে ভারি মজারে রথ যাতরা দোল যাতরা লাগে ভারি মজারে দোসরা মেঢ়রে কেড়ে সুন্দর বাজই কেতে বাজা পরব হই এঠি বসুমতীর বৈশা আম জনম মাটি উড়িষা আম ଆମ ଜନମ ମାଟି ଓଡ଼ିଶା ଆମ ମା ଓଡ଼ିଶା ଆମ ମା ଓଡ଼ିଶା ଆମ ମା তাহারি কোলে জনমি আমি রখিবা তার না রখিবা তার না